গঞ্জবক্স ফয়জা আলম মাজাহারে নূরে খুদা আরে গঞ্জবক্সের এই মাজার শরীফ তো বিশ্ববাসীর জন্য আল্লাহর নূরের জলওয়ার প্রকাশস্থ আল্লাহ চোখ থেকে মুক্ত কিন্তু যখন বন্দা যখন আল্লাহর একেবারে কাছে চলে যায় বন্দার চোখের মধ্যে আল্লাহর কুদরতি পাওয়ার চলে আসে এটা বহারে শরীফ হাদিস বন্দার হাতের মধ্যে আল্লাহর কুদরতির হাতের পাওয়ার চলে আসে বন্দার পায়ের মধ্যে আল্লাহর কুদরতি পায়ের পাওয়ার চলে আসে নাজার তুইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমিত্তিসালি এই চোখের মধ্যে যেন আল্লাহর বিশেষ কুদরতি চোখের পাওয়ার চলে এসেছে গৌসপাক বলতেছেন আমি যখন চোখ দিয়ে তাকাই সারা বিশ্ব আমার কাছে সরিষের দানার মতো পাওয়ার টাকা এই গঞ্জবক্সের মাজার শরীফ আল্লাহর নূরের জলবার প্রকাশের নাকে সারা পীর খামেল আমার মতো আপনার মতো সাধারণ মানুষ গেলে অসাধারণ হয়ে যায় পীর কামেল হয়ে যায় তারপর কামেল আর রাহনুমা যারা পীরে কামেল যারা পীরে কামেল নিজেকে বড় আলেম মনে করে আল্লাহর বলি দ্বারস্থ হয় না এরকম কিছু মানুষ আছে কি না আমরা কিন্তু আবার এরকম নই দেখি আমাকে অনেকে জামিয়ার ছাত্র হুজুর কাবলার মরিদ তাই বলি আমি অন্য দরবারের বিরোধী মনে করা এটা আপনার অপরাধ এটা আপনার অপরাধ এটা মনে করি ভুল ধারণা এটা এখানে যারা আলমে দিন যারা মোত্তকি পরহেজগার তাহাজুদ গুজারে হাজি তারা যদি দাদাগঞ্জ বক্স লাহোরের মাঝারে যায় কথা আমার নাকি গরিবে নামাজের গরিবে নামাজের কথা তোমরা যারা যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তিরা যদি দাদাগঞ্জ বক্স লাহোরের মাজারে আসো তাহলে আল্লাহ এই মাজারের উসিনায় তোমাকে এমন একটা পাওয়ার দান করবে অনেকগুলো বাতেল ফেরকা অনেকগুলো বব্বখ অনেকগুলো বেনামাজি অনেকগুলো জাহান্নামীকেও তুমি জান্নাতের রাস্তা দেখাতে পারবা এরকম একটা পাওয়ার এসে যাবে এরকম একটা পাওয়ার এসে যাবে আলু